যারা মনাফিকি করছে ধর্মের ব্যাপারে কোরআনের ব্যাপারে সুতরাং আপনাকে আমি সাবধান করছি আপনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন না আজকে একটা কে যেন ভিডিও বানিয়েছে যে বু ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিচ্ছিল হঠাৎ ওর কানের কাছে কে জানে যে বলছে করোনা ওরে লাফালাফি শুরু করেছে কাফের মোশরেক যারা এদের সবচাইতে বড় ভয় হচ্ছে মরণের কিসে বলেন আর মুসলিম যারা ইমান যাদের আছে এদের সবচাইতে আকাঙ্ক্ষার বিষয় হচ্ছে মরণ এরা চায় মরতে পারলে আমার একটা বিশাল জীবন অপেক্ষা করছে তার নাম জান্নাত নাম কি نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وتبعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد इसमें কি একটা সাইড দেবে তো এই জন্য আপনাদের একটা নামও বিভিন্ন জেলায় শোনা যায় নাম আমি নাই নাই মানে বললাম বলার দরকার নেই নামটা জানার মানুষ না বলে এই যে মহাফয়সী বসেন এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে দিনের বেলা আসলে আজকের মাহফিলটা রাতে হয়ে যাওয়াই ভালো ছিল যাই হয়তো হয়তো দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছি এবাদত মনে করি এটা একটা এবাদত এটা কি এবার কথা জবান করে বলেন না কেন এটা কি হ্যাঁ, যখন জবাব দিতে বলবো যদি জানেন তাহলে জবাব জোরে দেবেন কারণ এটা একটা এখন ক্লাস হচ্ছে কোরআনের ক্লাস আপনারা উপরে লিখেছেন কি কোরআন পড়ুন কোরআন বুঝুন আল কোরআনের সমাজ গড়ুন এইটাই তো আমরা চাই নাকি যে দল ক্ষমতায় থাকে থাক এরা যদি কোরআন দিয়ে পৃথিবী চালাতে পারে আমরা তাদের পক্ষে আছি ইনশাল্লাহ যারা আছেন দাঁড়িয়ে বসেন সময় আমাদের যেহেতু হাতে নির্ধারিত সময় আমরা সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা দেড় ঘন্টা সময় দিয়েছিলাম আপনাদের গাফিলতির কারণে আধা ঘন্টা লস হয়ে গেছে সুতরাং আমরা সর্বোচ্চ এগারোটা পর্যন্ত থাকবো এখানে যারা দাঁড়িয়ে আছেন এক ঘন্টা দশ মিনিট আমাদের হাতে সময় আছে আমরা আজকের এই যে মাস চলছে মাসের দিকে তাকিয়ে নির্ধারিত একটা আয়াত পড়েছি হেদায়তের বিয়েতে যারা বসে আছে আল্লাহ যেন কিছু নিয়ে যাওয়ার তাও ফিক দেন জোরে বলেন আমি যে মহান রব্বল ইজাত আল জালালের সক্রিয় আদায় করছি কারণ তিনি আমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছে কিসের সেরা সবাই বলেন কিসের আঠারো হাজারের উপরে মাখলুকাত পৃথিবীতে আছে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ দ্বিতীয় নাম্বার তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন কি তিন নাম্বার তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন সাধারণ গরু ছাগল বা অন্যান্য সৃষ্টি হিসাবে না আমাদের পাঠিয়েছেন খালিফার দায়িত্ব দিয়ে কিসে খলিফা কাকে বলা হয় এই শব্দটা আজ না বোঝার কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন মাজারের দরবারের পীরের আল্লাহর অলিদের খলিফা হয়ে আনন্দে আছে যে আমিও তো খলিফা নাকি খলিফা আপনাকে বানিয়েছেন আল্লাহ কোন জায়গার জন্যে জবান খুলে বলেন কোন জায়গায় আমরা এখন কিন্তু জমিনের খলিফা নেই এই দেশে আমরা অনেকে দেখি যারা কাপড় চোপড় সেলাই করে দর্জি তাদেরকেও মানুষ খলিফা বলে খলিফা বলে না যারা চুল কেটে দেয় নাপিত এদেরকেও খলিফা বলে এমনকি রাস্তা ঝাড়ু দেয় এদেরকেও বিভিন্ন জেলায় শুনি যে খলিফা বলে আর বিভিন্ন দরবারের পীরের মাজারের সে খলিফা তো মানে নাই বললাম সে তো আল্লাহর অলি খলিফা কারা আল্লাহর যে দায়িত্ব ছিল ওইটা আল্লাহ এসে আমাদের সামনে এসে কথা বলবেন দায়িত্ব পালন করবেন এটা আল্লাহর শানের খেলাফ মানায় না ওই দায়িত্ব আল্লাহ তার বান্দাদেরকে দিয়েছে তার ভেতরে আমরা যদি আপনি খেলাফতের দায়িত্বটা পালন করতে পারেন আপনাকে পাঠানো আল্লাহর যে উদ্দেশ্য এটা সাকসেস হবে ফেরেস্তারা বলেছিল আল্লাহ তুমি কি এমন জাতি পাঠাবে যারা রক্ত রক্তি করবে মারামারি করে দুনিয়া উল্টিয়ে ফেলবে তোমার যদি জিকির আজগার লাগে তাজবি তাহালিল লাগে গণগান লাগে আমরা তো আছি নাহনু নোসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা এখানে খেয়াল করার বিষয় এই তাদের ধারণা ছিল আল্লাহ খলিফা বানাতে যায় জিকির করবে তাজবি করবে আল্লাহর গণগান করবে এই জন্যে নাকি এটা কাদের ধারণা জবান করেন না কেন ফেরেস্তাদের ধারণা ছিল যে আল্লাহ খলিফা পাঠাবে জিকির করার জন্য কিসের জন্য জিকির আজগার করবে তসবি তাহলিল করবে এই জন্যে এই জন্য তারা বলেছে নাহানো নোসাব্বে হো আমরা তো আছি তোমার তাসবি করার জন্য তোমার প্রশংসা যদি লাগে নকদ্দিস লাখ অনকদ্দিস লাখ আমরা আছি তোমার ওগুলো আর বানানোর দরকার নেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কেন পৃথিবীতে খলিফা পাঠাবো এটা কিন্তু তোমরা জানো না কারণ আমি যা জানি তোমরা সেটা জানো না ফেরেস তারা যেটা বলেছিল ওটা কি ঠিক বলেন না কেন এখন আল্লাহ কি জানে ওটা ফেরেস তারা জানে আল্লাহ কি জানে আল্লাহ রাবুল আলমিন যেটা জানেন যে খলিফার কাজ কি এটা কিন্তু এখনো বলেননি ফেরেস্তাদের সামনে এখনো বলেছে পরবর্তী আয়াতে আল্লাহ জানিয়েছেন আমরা নির্ধারিত আয়াত পড়েছি এর ভেতরে আসবে ইনশাল্লাহ তাহলে খলিফা কি খলিফার দায়িত্ব কি ওটা যদি আপনি না বোঝেন আপনি এক হাজার বছর না এ পৃথিবীতে কেয়ামত পর্যন্ত হায়াত পেয়েও আপনার জীবন পুরাটাই ব্যর্থ সৃষ্টির সেরা বানিয়েছেন মুসলমান বানিয়েছেন এই পৃথিবীর জমিনে আপনাকে আল্লাহ মানুষ বানিয়ে পাঠিয়েছেন এতটুকুই না সর্বশেষ আল্লাহ আপনাকে খলিফা বানিয়ে পাঠিয়েছেন সুতরাং খেলাফতের দায়িত্ব যদি আপনি বুঝে নিতে না পারেন আপনাকে যেখানে আল্লাহ পাঠিয়েছেন ওই জায়গায় না এসে আপনি অন্য জায়গায় জীবনটা নষ্ট করে দিলেন বাংলাদেশ সরকার যদি কাউকে ভারতে পাঠায় প্রতিনিধি করে যে ভারতে যান আপনি এই কাজটা দশ দিনের ভেতরে করে আবার চলে আসবেন উনি চিন্তা করছে রাষ্ট্রীয় সফর যখন পেয়েছি ভারত তো বাড়ির কাছে মাঝে মাঝে যাওয়া যায় আমি আমেরিকায় চলে যাই কোথায় আমেরিকায় গিয়ে আরো পনেরো দিন কাটিয়ে চলে এসেছে ওনার যে পদোন্নতি হওয়ার কথা হবে চাকরি যা ছিল আর থাকবে কারণ যেখানে পাঠিয়েছিল ওই জায়গায় যায়নি গিয়েছে অন্য দেশে পৃথিবীর নিয়মই যদি আপনি বোঝেন যে রাষ্ট্র যেখানে পাঠিয়েছে টাকা পয়সা খরচ করে সেখানে না গিয়ে অন্য জায়গায় গেলে যেমন আপনার চাকরি থাকার কথা না আপনার পদ অন্যত তো দূরের কথা তাহলে দুনিয়ায় আল্লাহ আপনাকে পাঠিয়েছেন ফিল জমিনে কোথায় বলেন না কেন আজ আমরা জমিনে নেই আজ আমরা কেউ মাদ্রাসায় কেউ মক্তবে কেউ মসজিদে এমনকি কেউ খানকায় কেউ দরবারে কেউ মাজারে আর কিছু মানুষ আছে তো দুনিয়ায় নেই এই জমিনটা ফাঁকা পেয়েছে জালেমরা একশো আশি মাইল বেগে চালাচ্ছে আপনি তো না বুঝে চিল্লাছেন চেয়ারম্যান বুঝিস কি বললাম আপনি টের পেয়েছেন সুতরাং আমাদের জমিনে থাকা লাগবে কোথায় আপনি কি কথা বুঝতেছেন আমরা যদি আজ জমিনে না থাকি জলিম জমিন চালাবে জালেমরা কারা চালাচ্ছেন এখন তাম দুনিয়ার দিকে তাকান সব জায়গায় জালেমরা উপরে না নিচে আল্লাহ পাক বলেন তো নিচে থাকবেন আপনি অপমান হবেন না এ কোরআন আপনাকে দিয়েছি আমি দুনিয়ায় ওপরে তোলার জন্য আল্লাহ আকবার সুতরাং আজ আমাদের ওপরে থাকার কথা ছিল সম্মানের জায়গায় থাকার কথা ছিল সেখানে আমরা নেই একটাই কারণ যেটা নবীজি আমাদের কাছে রাখলেন ওইটা আমরা ধরতে পারিনি আরে রংপুর বিভাগের মানুষ তো আরো বেশি বেদায় হজের ভাষণে নবীজি ডাক দিয়ে বলেছিলেন শেষ কথা তারক তো ফিকুমা মরইম লাং তাদুল্লু মাতা মাসাক্তম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি আমি চলে যাচ্ছি দুইটা জিনিস রেখে গেলাম যদি আঁকড়িয়ে ধরতে পারো লাং তাদের লোক গ্যারান্টি দিয়ে বলছি কখনো পথ হারাবে না কখনো মায়ের খাবে না তাদের শব্দের অর্থ হয় নিরানব্বইটা কখনো পথ ভ্রষ্ট হবে না মার খাবে না না খেয়ে থাকবে না অভাবে থাকবে না লাঞ্ছিত হবে না অপমানিত হবে না পৃথিবীর নিচে থাকবে না আমি আল্লাহর নবী গ্যারান্টি দিলাম তোমরা উপরে থাকবে দুইটা জিনিসের এক নাম্বার করান দুই নাম্বার আমার সন্না আমার প্রশ্ন ওই সময় নবীজির সামনে সাহাবা একরাম ছিল এক লক্ষ চোদ্দ হাজার কত এক লক্ষ হাজার সব জান্নাতি জান্নাতি না তার ভেতরে আবু বকর ছিল না হজরত অমর হজরত ওসমান এই যে যাদের নাম বলছে এরা জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে গেছেন তার মানে এরা জাহান নামে যাবে এ কথা আপনি বলতে পারেন না এরা সব কি এ পর্যন্ত বুঝেছেন বিশ্ব নবীকে বলতে পারতেন না যে আমি বিদায় নিচ্ছি এই যে আবু বকরকে রেখে গেলাম পারতেন না এই যে উমরকে রেখে গেলাম এদেরকে যদি অনুসরণ করো আঁকড়িয়ে ধরো জান্নাত পেয়ে যাবে কেন বললেন এই দেশে এখন হাজারো মানুষ কত মানুষকে আমরা দেখতে পাচ্ছি তারা মারা যাওয়ার আগে গ্যারান্টি দিয়ে যায় যে আমি চলে গেলাম আমার এই যে ছেলে গদ্দিনেশীন পীর রেখে গেলাম এটা গদ্দিনেশীন পীর না গদ্দিনেশীন শয়তান না আপনি না আমিও মাথা ঝাঁকাছে তো এই কথাটা একটু আপনি নিতে পারেন না আমি দেখেছি অন্যান্য বিভাগের মানুষ অনেক নিচ্ছে এখন কিন্তু এই রংপুর বিভাগের মানুষ আবেগে ইসলাম মানে আবেগ দিয়ে চলবে না বিবেক দিয়ে আপনাকে চলা লাগবে নবী কেন বললেন না যে আবু বকর অমর উসমানকে রেখে গেলাম এদেরকেই তোমরা দেখে রেখো না কারো নাম বলেননি অথচ তারা সব জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ বলেছিলেন আমি কোরআন আর সন্না রাখলাম সুতরাং আমাদের উচিত হবে আমরা যদি এই পৃথিবীতে যদি উপরে থাকতে চাই আর যদি মায়ের খেতে না চায় এখনো কোরআন এবং সন্ন্যার কাছে আসা লাগবে আর খেলাফতের দায়িত্ব পালন করতে হলে কোরআন সন্না বাদ দিয়ে হবে বলেন খেলাফতের দায়িত্ব পালন করবেন আসমানে জমিনের নিচে কোথায় ফিল আর দি ফি মানে মধ্যে উপরে যাই বলে জমিনের মধ্যে জমিনের উপরে দায়িত্ব পালন করা লাগবে আমরা এমন খলিফা হয়ে দাঁড়িয়েছে শুধু খানকা মাজার এই জায়গাগুলোতে গাছতলা বাসতলায় খলিফা হয়ে বসে আছে আর বগল বাজাচ্ছে যে আমি খলিফা তোমার দাঁত মুখ রাখবে আল্লাহ সব খুলে ফেলবে তোমার জায়গা থাকার দরকার ছিল জমিনে আর জমিনে থাকতে হলে ডাক্তার হওয়া লাগবে ইঞ্জিনিয়ার লাগবে কথা বলছেন এখানে ডিসি লাগবে না এসপি লাগবে না আর জমিনে আমরা এই সমস্ত জায়গাগুলোতে এই মানুষগুলো দিতে পারি না এই জন্য এই জায়গাগুলো সব এখন অত জোরে বলার দরকার নেই যাদের দখলে থাকে থাক আমরা মনে করছি না শুধু মসজিদে খানকায় আর মাদ্রাসায় আবাদত ওইগুলো কি ওই জায়গাগুলো আজ যদি আপনি ডিসি এসপি টিওনো বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক সচিব যদি এরকম মানুষ পাঠাতে পারতেন এই যে আব্দুল লতিফের মতো নাকি আল্লাহ রলি না এইরকম মানুষ যদি পাঠাতে পারতেন মানে তাফসির মাহফিলের জন্য অনুমতিরও দরকার নেই আজ বিভিন্ন রাম আর বাম এক জায়গায় হয়ে একটা ষড়যন্ত্র লাগিয়েছে করানের বিভিন্ন ষড়যন্ত্র করে পারে না এখন ষড়যন্ত্র করছে করোনা ভাইরাসের দোহাই দিয়ে যে ওয়াজ মাহফিল তাফসিল মাহফিল করানের আলোচনার হবে না আমাদের ষড়যন্ত্র সাধারণ মানুষ না বুঝলেও আমাদের মাথায় মগজ আছে বুঝে ফেলছি এক জায়গায় হলে যদি করোনার ভাইরাস ছড়ায় তাহলে বাংলাদেশে এমন এমন জায়গা আছে বাজারে মানুষকে একজন থাকে তাহলে বাজারগুলো বন্ধ করা লাগবে আগে সিনেমা যারা দেখতে যায় একজন দেখতে যায় তাহলে সিনেমা হল সব বন্ধ করা লাগবে নিজের ফতোয়ায় নিজে মরবা নাস্তিক যারা আছে বেশি দেশে বেশি না হাতে গোনা কয়েকটা আপনার যদি আল্লাহর বিধান ভালো না লাগে কোরআনের কথা তাহলে এদেশ থেকে আপনি বের হয়ে চলে যান দরকার নেই দেশে থাকা এখন যদি বলেন এই কথাগুলো বলার দরকার নেই আপনি শুধু কবরের কথা বলেন আরে ভাই দইতলা নৌকা আমরা দেখেছি না দেখেননি ওপরে মনে করেন আমরা এই কয়েকজন আছি আপনারা নিচে যদি বলেন বারবার ওপরে পানি নিয়ে আসতে গেলে আপনারা রাগ করেন আমরা আর যাব না নিচে যে পানির ব্যবস্থা আছে একটা তক্তা খুলে নেব আপনি তক্তা একটা খুলে নিচ্ছেন ওপর থেকে আমরা যদি আমার এই যে আব্দুল লতিফ দাদা আমরা যদি মনে করে যা ও এখন আর আসে না আমরা বেঁচে গেলাম পানি যদি ওখান থেকে আপনার নিতে থাকেন আপনারা নিজেরা ডুববেন আমাদেরকে ডোবাবেন আপনি এই ছোট কথাটা বোঝেন না কোন কারণে এদেশে কোরআন বিদায় করে দিলে চীনের মতো এই দিল্লির মতো গজব আসতে বেশি দেরি হবে না আপনি তো নিজে মরবেন আমাদেরকেও মারতে চান এই জন্যই তো কথা বলা লাগে এদেশের কিছু দালাল মিডিয়া আছে বিশেষ করে একাত্তর এই বিশ্ব দালাল এটা আলেমদের কথাগুলো কাটসাট করে উল্টা পাল্টা করে কালার করার জন্য এরা লেগেছে বা আর রামদের হাজার কোটি টাকা এরা গোপনে পায় এজন্য ষোলো কোটি মুসলমানের উচিত এই টিভিটা বর্জন করা আপনি আর যাই করেন ইসলামের পক্ষে থাকেন আপনার কাছে আমি আসি ইসলাম বাদ দিয়ে যদি তামাম দুনিয়া এনে দেন ওরকম দুনিয়া আমার দরকার নেই সুতরাং যারা এই সমস্ত ফতোয়াবাজি করছেন এটা বাদ দেন এখনও বাদ দেন এটা বন্ধ করে আপনি কি করবেন গান দেবেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমি তাফসির আকারে এবার এই আয়াতটা আগে বুঝিয়ে নি তাফসির আকারে বলছি আপনি ভালো করে বুঝবেন সুবহানাল্লাযী তিনি সে আল্লাহ যিনি সমস্ত দুর্বলতা অক্ষমতা সমস্ত দোষ টুটি আয়েব মানুষ যে সমস্ত বিষয়ে আল্লাহকে দোষ দিতে পারে এই বিষয় থেকে যিনি মুক্ত তিনি কে অবশ্যই তিনি সব কিছুর দুর্বলতা কাটিয়ে তার বান্দাকে এই ধরাধাম থেকে নিয়ে গিয়েছেন কোথায় হ্যাঁ, এখানে একটা একটা বাংলাদেশের জন্য এটা বাংলাদেশে চলে অন্য দেশে আমি ইতিহাসটা পাইনি এই যে ঐতিহাসিক হিস্ট্রি নাম শুনেছে মুসলমান কি খ্রিস্টান আপনারা ঘুমাচ্ছেন না কি এটা কি খ্রিস্টান ও মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে লিখেছে আমরা নিজেরাও এটা পড়ে কামেল পাশ করেছি মাস্টার্স করেছি তাছাড়া তো পাস করতে পারবো না ওখানে লেখা আছে বিশ্বনবী উম্মে হানির ঘরে রাতের বেলা ঘুমিয়েছিলেন জিবরাইল এসে তাকে বোরাকের মাধ্যমে নিয়ে গেছেন এখানে আমার প্রশ্ন হয়তো এরকম ইমানদার যারা তারা কিছু মনে করবে না যে বিশ্বনবী উম্মেহানির ঘরে থাক আর কাবার চত্বরে থাক কোনো অসুবিধা নেই কিন্তু যে দেশে যারা রাম বাম আমি নাম নাই নাই নিলাম বিশেষ করে রাম আর বাম যারা নাস্তিক চব্বিশ ঘন্টার রসুলের দোষ ধরার জন্য বসে আছে কম্পিউটার নিয়ে এরা কিন্তু সকালবেলায় কথা ছড়াতে পারে এই থিওরিটা নিয়ে যে মোহাম্মদের চরিত্র যদি এত ভালো হবে এতে গভীর রজনীতি উম্মেহানি একজন মেয়ে লোক তার ঘরে করে কি এরকম দোষ দিতে পারে না এই জন্য ঐতিহাসিক হেট্রি আছে খ্রিস্টান ও কোনোদিন আমার নবীর সম্মান বাড়বে এরকম কথা লিখবে না ও সূক্ষ্মভাবে এটা চালিয়ে দিয়েছে এই হাদিসের কোনো সনদ এবং মতন নেই সনদ এবং মতন আছে নবীজি ছিলেন কাবার হাতিমে কোথায় এইটা বলতে গেলে আপনি আর কোনো ভুল ধরতে পারবেন না কাবার হাতিমে নবীজি থাকতেই পারে কিন্তু মেহানি একজন মেয়ে লোক তার ঘরে রাত বারোটার পরে নবী করে কি একটা চরিত্রের উপরে একটা খারাপ ধারণা আসতে পারে না হয়তো আমাদের আসবে না আপনি মেরিয়ে ফেললেও আমাদের আসবে না কিন্তু আসবে কাদের এই সাহারিয়ার কবিরের আসবে আমি নাস্তিকদের নাম নিতেও ঘৃণা করি এগুলো মানুষ না এ চাইতেও খারাপ এরা নবীদের চরিত্র নিয়ে দেখবেন সকালবেলায় টকশতে বলবে হ্যাঁ ও চরিত্র এত ভালো চরিত্রটা বিয়ে করেছে কোন কারণে বলতে পারে না আর হানির ঘরে ছিল রাতের বেলা মেয়ে লোকের ঘরে কি করে অবশ্যই মুসলমানের নবী চরিত্র ভালো না কারণ ওর চরিত্র তো ওইরকম এই জন্য এটা আসলে ঐতিহাসিক যে প্রেক্ষাপট দিয়েছে ঐতিহাসিক হেতুই এটা ঠিক না এটা বিকৃত ইতিহাস আসল ইতিহাস হচ্ছে নবীজি ছিলেন কাবার হাতিমে কোথায় কত বছর বয়সে তেপান্ন কত কোরআনের কোনো আয়াত বুঝতে হলে আগে ঐতিহাসিক প্রেক্ষাপট জানা লাগে তাছাড়া আপনি একবারে বুঝতে পারবেন না আল্লাহর নবীকে তিপ্পান্ন বছর বয়সে কেন আল্লাহ নিয়ে গেলেন বলেন তো এর আগে কেন নিলেন না বিশ্বনবী ঘাত প্রতিঘাত সহ্য করছে প্রথম বয়স থেকে তিনি আরম্ভ করেছিলেন তিপ্পান্ন বছর বয়স পর্যন্ত যে ডাল তিনি ধরেছিলেন একটা ডালও তার টেকে নাই আল্লাহ নবী প্রথমে ডাল ধরেছিলেন জন্মের পরেই তার মাকে মা গেল ছয় বছরে বিদায় নিয়ে এরপরে নবীজি ধরেছিলেন তার চাচাকে দাদাকে দাদা আট বছরে বিদায় নিল এরপরে ধরেছিলেন চাচাকে চাচাও বিদায় নিল এরপরে তাকে সবচাইতে বেশি ছায়া মনে করে ধরেছিলেন তার নাম কোবরা তিনিও উনপঞ্চাশ বছর বয়সে চলে গেল আল্লাহর নবী এবার নিঃস্ব তাকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নেই খাদিজাতুল কবরা নবীজিকে এত বেশি পাহারা দিয়েছেন এত বেশি সান্ত্বনা দিয়েছেন ছায়ার মতো ছিলেন আল্লাহ নিজে খাদিজার এই ব্যবহারে খুশি হয়ে সালাম পাঠিয়েছে সম্মানিত মা বোনেরা খাদিজার মতো মেয়েকে যদি আল্লাহ সালাম পাঠাতে পারে আপনিও তো খাদিজার উত্তরসরি আপনাকে আল্লাহ সালাম না দিক অন্তত খাদিজার সাথে যেন হাসর করা এরকম কিছু তো করা লাগবে কথা বলে না কেন খাদিজাতুল কোবরাকে সালাম দেওয়ার কারণ কয়টা আমি পেয়েছি তিনটা কারিম জানিয়েছে হন্না আল্লাহ পাক বলেন স্ত্রী হচ্ছে পুরুষের জন্য পোশাক স্ত্রী তার স্বামীর জন্য কি আর স্বামী জন্যে স্বামীর জন্য তার স্ত্রীর জন্য পোশাক পোশাকের কাজ পোশাকের প্রথম নাম্বার কাজ হচ্ছে পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে আমি যদি এই পোশাক পরে না এসে শুধু আল্লাহ যে পোশাক দিয়েছে ওইটা পরে চলে আসতাম আপনি উঠতে দিতেন পোশাকের অনেক মূল্য আছে পোশাকের কাজই হচ্ছে মানুষের সম্মান বাড়িয়ে দেওয়া আমি সফর করার সময় দেখেছি সফরের সময় এ পোশাক আমার থাকে না সফরের সময় আলাদা পোশাক আছে ওইটা পরে যখন বিভিন্ন জেলাতে বিভিন্ন দেশে আমি নামি যারা আমাকে নিতে আসে হয়তো অনেকে না চেনার কারণে দাম দিতে চায় না যে বলে আমরা আমির হামজার জন্য দাঁড়িয়ে আছি অথচ ওই জায়গায় নেমে আমি বিমানবন্দর থেকে যদি পোশাক আশাক সুন্দর করে পাল্টিয়ে এবার নামি বলে এটা হুজুর পোশাকের কাজ হচ্ছে মানুষের সম্মান বলেন না কেন তাহলে একজন স্ত্রীর কাজ হবে পোশাকের মতো স্বামীর সম্মান সব সময় কি করে বৃদ্ধি করা যায় খাদিজা এটা করতো কিন্তু এখনকার মেয়েরা এদের অভ্যাসই হচ্ছে কি করে স্বামীর বারোটা বাজানো যায় আপনার বিশ্বাস যদি না হয় আপনি যান মেহলে প্যান্ডেলে যে দেখেন এখন এই স্বামীর বদনাম চলছে হাজরাতে খাদিজা তার স্বামীর সম্মান রক্ষা করতে গিয়ে দুনিয়ায় যা তার ছেলে সব কিছু দিয়ে দিয়েছিলেন কাফেররা বলতো খাদিজা তুমি ভুল করেছো তিনি লোকজনকে ডাক দিয়ে বলছেন কাফেরেরা হে মক্কার লেডারেরা আমার স্বামীর প্রতি তোমাদের যে ধারণা কোন কারণে দেখতে পারো না বলো তো দেখি মক্কার ওই লেডাররা বলেছে দেখো তোমার স্বামী গরিব এই জন্য আমরা দেখতে পারি না আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বলেছিলেন আমার স্বামীর চরিত্র কেমন বলে ভালো বংশ কেমন বলে ভালো তার চেহারা কেমন বলে ভালো দেখতে পারো না কেন বলছে তার টাকা নেই কি নেই এই কারণে স্বামীর অসম্মান হচ্ছে সঙ্গে সঙ্গে খাদিজাতুল কবরা নিজের তিনটা স্বামীর থেকে যা পেয়েছিলেন এর আগে তার কয়টা স্বামী মারা গেছে তিনটা এই স্বামীদের কাছ থেকে যা পেয়েছিলেন নিজের বাবার ছিল অঢেল সম্পদ পরে আরব জাহানের ভেতরে তিনি তিন নাম্বার ধনিকার ধনী তালিকায় ছিলেন সবগুলোকে বললেন হে পৃথিবীর মানুষেরা আজকে আমার স্বামীর সম্মান রক্ষা করতে গিয়ে যত আমার ইস্তাবার আস্তাবার সব সম্পদ আমার স্বামীর জন্য আমি উইল করে দিলাম খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন এই কারণে যে স্বামীর জন্য নিজের জীবন যৌবন টাকা পয়সা মান সম্মান সব তিনি দিয়ে দিলেন আজকে আপনার স্ত্রী যতই খাদিজার অনুসরণের কথা বলেন না কেন বাড়ি যায় যদি আব্দুল লতিফ সাহ দাদা বলে ওই পাঁচশো টাকার মুরগিটা বিক্রি করে আমারে দাও বলে তুমি পাগল হয়ে গেছো আর আমার তো মনে হয় মেয়ে লোকের যে অভ্যাস ওদের কাছে যদি কেউ টাকা ধার করে দশ বার দিলেও ধার শোধ হয় না এই জন্য আমি ম্যাডামের কাছে টাকা নিতে চাই না দরকার দরকার এসে দাদার কাছে নিয়ে যাবো ম্যাডামের কাছে নিলে পাঁচশো টাকা নিলে দশ বার দেবে তারপরও বলবেন না সে টাকা সম্মানিত মা না আপনার হচ্ছে না আপনার আইডল আপনার আইকন আপনার মডেল হবে তো খাদিজাতুল কোবরা কথা বলো না কেন এমনি তাকে খেলা করার জন্য আল্লাহ সালাম দেয়নি দিয়েছে এই কারণে হিসাব করে দেখেন তো আল্লাহ যদি এক মেয়ে লোককে সালাম দেয় সে মেয়ে লোক কি ছিল আমার তো মুরগিতেও সালাম দেয় না আর সরাসরি আল্লাহর আরো থেকে সালাম আসতেছে মেয়েটার জন্য সব আল্লাহ বলতে পারেন নাই যেই কারণে তিনি সালাম পেয়েছিলেন এক নম্বরে স্বামী ভক্তি কি স্বামীর জন্য সব উজাড় করে দিয়েছিলেন মেয়েরা যারা এসেছেন আপনিও দুনিয়ায় থাকবেন না জানি এই জন্য স্বামীর সন্তুষ্টি অর্জন করেন দুনিয়া আপনাকে আল্লাহ চা দিয়েছেন জীবন যৌবন টাকা পয়সা মান সম্মান সব স্বামীর সম্মান রক্ষা করার জন্য বিলিয়ে দেন আপনাকে কেয়ামতে জাতুল কোবরার সাথে আল্লাহ তুলবে মেয়ে লোক তো খুব খুশি নাকি বলবে হুজুর মরুক না আপনাকে আমি বাঁচাতে চাই সম্মানিত মা বোনেরা আপনি যদি কবরার সাথে জান্নাত পেতে চান আপনার এই আমলটা থাকা লাগবে কারণ হাজারো স্বামী আজ আপনার পক্ষ থেকে রেসপন্স না পাওয়ার কারণে পরকিয়া প্রেম করে আপনি তো ঠিক বলবেন আপনি তো লাইনে আছেন না পরকিয়া প্রেম অরকিয়া প্রেম করেন কোন কারণে আপনি চাষা এরশাদের মতো দরকারে চারটা বিয়ে করবেন অসুবিধা নেই বিয়ে করা কি খারাপ যদিও আমাদের এই সামাজিক অবস্থায় মানুষ পাল্টা কথা বলে চাষা এরশাদকে কিন্তু না সে ভালো করিস ওর বিয়ে আরো দরকার ছিল চারটা পর্যন্ত তো অলরেডি যাই আছে আপনার শরীর যদি পারে কথা বলেন না কেন করবেন তো পরকিয়া প্রেম করার যতগুলো কারণ আমরা পেয়েছি অন্যতম হচ্ছে স্ত্রীর কারণে অধিকাংশ মেয়েরা অন্য জায়গায় লাইন করে কারণ আল্লাহ স্ত্রীকে যা দিয়েছে এই যে হন্না লেবাসল্লাকুম এইটা সরাসরি স্বামীকে দিতে চায় না বাধ্য হয়ে লোকটা করবে কি শেষ পর্যন্ত অন্যের স্ত্রীর সাথে লাইন লাগায় পরকিয়া প্রেম করলে ক্ষতি হয় ছয়টা দুনিয়ায় তিনটা আখেরাতে তিনটা এক নম্বরে দুনিয়ায় আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দুই নম্বরে আপনার আয়ুষ্কাল আল্লাহ কমিয়ে দেবে তিন নম্বরে মরণের সময় ইমান পাবেন না বেঈমান হয়ে মারা যাবেন আর মরণের পরে যে তিনটা আজাব এক নম্বরে আল্লাহ আপনার ওপরে রেখে থাকবে দুই নম্বরে আমল নামা পড়তে দিলে আপনি লজ্জা পাবেন তিন নম্বরে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জাহান নামে দিয়ে দেবে যদি আজ অনেকে আমরা স্ত্রীর এই কাছ থেকে রেসপন্স না পাওয়ার কারণে এই লাইনগুলো করি কিন্তু আল্লাহর দিকে তাকিয়ে কষ্ট হলেও বন্ধ করা লাগবে এই অপরাধটা না এই গোনাটা এ জেলায় নেই পরকিয়া প্রেম যারা করেন আজকে থেকেই বা করে ঘেনা করে চলে আসবেন তাও বা করে ফিরে আসবেন কারা কারা আসবেন হাত তোলেন তো দাড়ি মুখে নিয়ে মানুষ তুমি যৌবন আছে আর বছর বয়স যদি এখন হাত তোলে তো যৌবন তো বেড়া ভেঙিস না এটা ওনার ঠিক হয়নি আপনি হাত তুললেন কোন কারণে যারা করে তাদের বলছি জগে জগে তুলিস মা বোন যারা এসেছেন খাদিজাতুল কোবরার অন্যতম আমল ছিল তিনি স্বামী ছাড়া কোনোদিন একা একা খাবার খেতেন না আপনি স্বামীর জন্য কোনোদিন স্বামী আসবে একসাথে বসে খাবার খাবো এরকম কোনোদিন করেছেন না মরণের খাওয়া খায় আর সিরিয়াল দেখে কথা বলেন না কেন করোনা ভাইরাসের একটা স্বপ্ন আজ কয়েকদিন ইন্টারনেটে চলছে আপনারা দেখেছেন করোনা ভাইরাস ইতালিতে মামুন মাহফুজ নামা মামুন মামুন মারুফ নামে এক যুবককে বাংলাদেশের যুবক তাকে স্বপ্ন দেখিয়েছে যে করোনা ভাইরাস বাংলাদেশে যেতে পারে যদি তিনটা কাজ হয় দেশের লোক না করে স্বপ্নে ছয় প্রকার আমার যেহেতু বিষয়টা আলোচনার বিষয় না আমি শুধু থিওরিটা বলছি একটা আমি আলোচনা যদি কোনো সময় আশপাশ জেলায় আসি দেখব স্বপ্ন হচ্ছে ছয় প্রকার এর ভেতরে প্রথম যে বিষয়টা নবীদের স্বপ্ন হচ্ছে ওহি নবীদের স্বপ্ন কি নবীরা জেগে থাকলেও আল্লাহ ওহি দিয়েছে স্বপ্নের ভেতরেও হজরত ইব্রাহিম সাল্লামকে স্বপ্নের ভেতরে কি দিয়েছিল এমনি আরাফিল মানাম আমনি আজবাহকা ফাংজুর মাজা হে আমার সন্তান আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি এখন তোমার রায় বলো ইসমাইল বলেছিলেন আল্লাহ তুমি হে আমার বাবা তুমি সাধারণ মানুষ না তুমি নবী নবীদের স্বপ্ন কি হয় সুতরাং আল্লাহ যা আদেশ দিয়েছে আপনি এটা কার্যকর করেন এরপরে কেয়ামত পর্যন্ত নবী সেহেতু আর আসবে না স্বপ্নের ভেতরে কেউ যদি দেখে ওইটা ওইটা ওহির মতো অত গুরুত্ব হবে না কিন্তু আল্লাহর বুজুর্গ বান্দারা যদি কিছু দেখে নেককার আল্লাহওয়ালা স্কলার যারা এরা যদি কিছু দেখে ওটা হবে এলহাম ওটা কি এলহামের দরজা কেয়ামত পর্যন্ত খোলা আছে কেউ যদি এটা বিশ্বাস না করে তার ইমানের ঘাটতি আছে উনি তো আর এটা করান এবং হাদিসের মতো একশো ভাগ অথেন্টিক এইটা বলছে না স্বপ্নে দেখিয়েছে হলেও হতে পারে স্বপ্নে দেখিয়েছে বাংলাদেশে করোনা আক্রমণ করবে না যদি তিনটা কাজ তারা করতে পারে এক নম্বরে ভারতের এই অলঙ্ক চ্যানেলগুলো দেখা বন্ধ করা লাগবে দ্বিতীয় নম্বরে আল্লাহর ঘর এবং নবীর ঘর এই মসজিদ এবং মাদ্রাসার দায়িত্ব কোনো বেঈমানকে দেওয়া যাবে না দেওয়া লাগবে ইমানদারকে স্বপ্ন তো ঠিকই আছে মিলে যাচ্ছে কারণ এই দেশের অধিকাংশ মসজিদ আর মাদ্রাসার দায়িত্বে আছে অত সরে বলার দরকার নেই বাংলাদেশে আমরা দেখি মসজিদে লেখা থাকে মদ খোর যদি যায় প্রবেশ করতে পারবে মদ খেয়ে কেউ যদি মসজিদে যায় ঢুকতে দেবে না কিন্তু কেউ যদি সুদ খেয়ে যায় অসুবিধা আছে ঘুষ খেয়ে যায় জেনা করে যায় অসুবিধা নেই মদও যেই হারাম জেনা করাও সেই হারাম ঘুষ খাওয়া সুদ খাওয়াও তো হারাম তো চারটাই একই পর্যায়ের কোনো পার্থক্য নেই নাকি ওইটা একশো ভাগ আর এটা পঞ্চাশ ভাগ না একেবারে একশো হান্ড্রেড হান্ড্রেড তা আপনি মদ খেলে যেতে দিন না সুদ খেলে সভাপতি বানান কোন কারণে আর এই সুদখোর ঘোষখোর এই জেনাখোর এই সভাপতির কারণে মসজিদে আজ হক কথাগুলো বলা যায় না আর আমাদের দেশের অবস্থা হয়ে গেছে এই কথাগুলো সঠিক না বলতে বলতে মুসল্লিদের অবস্থা হয়ে হুজুর যা বলছে মনে হয় এইটাই ইসলাম কারণ হুজুর দ্বারা এখন সঠিক কথা বলে না আমার এই ছোট্ট জীবন আমার বয়স কেবল আঠাশ বছর এই কয় প্রায় চোদ্দটা মসজিদ পাল্টালাম অবশ্য আল্লাহ ওর মাথায় তার কাটা আমার জীবন চলে যাচ্ছে আর ও বলছে আল্লাহ মফিজকে গাছে ধরে রংপুরে ধরে ওই যে ও রংপুর থেকে এসেছে দিনাজপুরের লোক না তাকে উত্তর দিচ্ছে যে বাংলাদেশের মানুষকে জানান তারা যেন মসজিদ এবং মাদ্রাসা নবীর ঘরের দায়িত্ব যাদেরকে দেয় তারা যেন ইমানদার হয় আমরা যেটা দেখতে পাচ্ছি না বিশেষ করে ঢাকা ঢাকা শহরে যত মসজিদ আছে একটা মসজিদ থেকে এখন হেদায়তের কথা আসে না ওই কমিটি যা বলতে বলে তাই বলে আর এটা শুনতে শুনতে মুসল্লিদের অভ্যাস হয়ে গেছে এ দশ বছর একাধারে ইমামতি করছে এমন ইমাম ও মনে করে এটা আমার একেবারে ধরা বান্ধা আমায় মরে গেলে আমার ছেলে পাবে যতটুকু সভাপতি বলতে দেয় ওই বলে তো মুসল্লিদের অবস্থা হয়ে গেছে ওরা মনে করে যে ইসলাম মনে হয় এই হুজুরটা বলছে এইরকম তিন নাম্বারটা আমার বলার দরকার নেই আমি বলে মায়ের খেতে পারবো না করোনা যদি আসে ওই দেশে সবাইকে আক্রমণ করবে না স্বপ্নে জানিয়েছে যে আক্রমণ করবে যারা ইসলামের নাম নিয়ে যারা মোনাফিকি করছে ধর্মের ব্যাপারে কোরআনের ব্যাপারে সুতরাং আপনাকে আমি সাবধান করছি আপনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন না আজকে একটা কে যেন ভিডিও বানিয়েছে যে বউ ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিচ্ছিল হঠাৎ ওর কানের কাছে কে জানে যে বলছে করোনা ওরে লাফালাফি শুরু করেছে কাফের মোশরেক যারা এদের সবচাইতে বড় ভয় হচ্ছে মরণের কিসে বলেন আর মুসলিম যারা ইমান যাদের আছে এদের সবচাইতে আকাঙ্ক্ষার বিষয় হচ্ছে মরণ এরা চায় মরতে পারলে আমার একটা বিশাল জীবন অপেক্ষা করছে তার নাম জান্নাত নাম কি আমার ভাইরা খাদিজাতুল কথা বলছিলাম হযরতে খাদিজা বলেন যতদিন আমার স্বামী আমার জীবনে ছিল ততদিন আমি একা একা কোনোদিন খাবার খাইনি স্বামী আসলে একসাথে বসে খাবার খেতাম এই জন্য আমাদের ভেতরের মহাব্বত যদি বাড়াতে হয় স্বামী স্ত্রীর মিল মহাব্বত তৈরি করতে হলে আপনাকে অবশ্যই স্বামী স্ত্রীর খাবারের প্রতি একটু লক্ষ্য দেওয়া লাগবে দরকার এক প্লেটে খাবার খাবেন একে অন্যকে খাবার তুলে দেবেন মাঝে মাঝে স্ত্রীর খাবারের প্রশংসা করা লাগবে এটা নবীর সন্ন্যাত তিন খাদি খাদিজাতুল কোবরা বলেন যতদিন আমি এ পৃথিবীতে নবীজির সাথে সংসার করেছি মাত্র চব্বিশ বছর কয় বছর চল্লিশ বছরে আর বিয়ে হয়েছিল আর আমি সর্বোচ্চ নবীজির যখন উনপঞ্চাশ বছর বয়স তখন আমার ইন্তেকাল হয়ে গেছে তার মানে নবীজির পঁচিশ বছর থেকে ওদিকে উনপঞ্চাশ কত হয় এই চব্বিশ তার সাথে সংসার করতে গিয়ে তিনি দিনের দাওয়াত নিয়ে ইসলাম প্রচার করতে গিয়ে রাতের বেলা যখনই আসতেন আল্লাহর নবীর জন্য আমি রাতের বেলা নিজে দরজার সাথে লাগিয়ে লাগিয়ে ঘমাতাম স্বামীর জন্য যারা আশা থাকবে রাতের বেলা আকাঙ্ক্ষা থাকবে আগ্রহ নিয়ে থাকবে অপেক্ষায় থাকবে যতক্ষণ স্বামীর জন্য অপেক্ষা করবে অতক্ষণ ওই মেহেলার আমল নামায় স্বভাব হতেই থাকবে